সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি টিভি নিয়ে এসেছি আপনারা দেখতে পারতেছেন টিভিটার পরিস্থিতিটা টিভিটার নাম হচ্ছে হামিম একুশ ইঞ্চি সিআরটি বক্স টিভি তো এই টিভিটি কিছুদিন আগে মেকানিক্সের কাছ থেকে কাজ করে এনেছেন হয়তো দুই দিন ব্যবহার করার পরে টিভিটি আবার ফল্ট দেখা দিয়েছে তো আমি এই টিভিটিকে এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো এটার কি প্রবলেম আর এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল বাটিক্যাল প্রবলেম সম্মানিত আমরা এটি এখন খুলে নেব এটার মডেল হচ্ছে এইচ এম এটার মডেল হচ্ছে H M T twenty one T one connectivity mechanics repairing করে দিয়েছিল দুই দিনও ব্যবহার করতে পারেনি আমরা আমাদের সার্ভিসিং সেন্টার থেকে তিরিশ দিনের গ্যারান্টি দিই তারপরে কাস্টমার একটা ভুল অনেক সময় আমি ভুল বুঝাই দিই আমরা সেটাকে খুলে দেবো আমরা যে কাজগুলি আসলে করে থাকি আপনারা ভিডিওর মধ্যে দেখেন আমরা সম্পূর্ণ সরাসরিভাবে আমরা কাজগুলি করে থাকি এবং সেই কাজগুলি আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাতে আপনাদেরও যারা কাজগুলি করে কিছুটা হলে একটু উপকারে আসে বা যারা বিনোদন হিসেবে দেখেন আপনাদের একটু ভালো লাগে আমাদের শরীর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এটা কথাই নয় এটা গুণগত মান এবং কাজেই পরিচয় আমরা দোকানে বসেই কাজ করতে পারি দোকানে বসেই হাজার হাজার কাজ আছে কিন্তু তারপর আমরা একটা সার্ভিসিং চালু করছি বিদেশি লোকদের জন্য কারণ পুরুষ বাইরে থাকে কাজ করে ব্যস্ত থাকে মুরব্বীরা বাড়িতে থাকে তো সেক্ষেত্রে তাদের কাজগুলি আমরা করে দিই আর মোটামুটি আমরা এই কাজগুলি যখন চালু করেছি আমরা অনেকটাই সাপোর্ট পেয়েছি যার কারণে আরও বেশি আগ্রহ কাস্টমারে বেশি আগ্রহ আমাদেরও তো 泣くとこんでない元の手紙が月曜日と次々自分は犯人こうだったいなと裏切り出してみこれしうんできるせかせワートンアウタースピン ini nama main kuri sedang dia kalau pakai amlak lah motor tanah tiga eh motor tanah tiga orang takut ini sudah motor tanah ini yang lebih besar sih kita ini pun juga ambil ambil itu kalau ada dari kulit kasut orang boleh aku lagi ini pun basu saya kasut protection mereka mereka dia yang kiri kuliah dan mereka dikasih aku juga kami cukup harap kita mengajar basu saya dalam lalu kami ikut sedikit kuliah এখন যে বিষয়টা করবো কেন এই কেটে যায় এখানে শুধু এখানে দেখতে পাচ্ছেন আরও পাঁচ খারাপ রয়েছে একটু অন্যভাবে দেখাই দিই আপনাদেরকে দেখা হ্যাঁ তো এটার ভিতরে আরও দুটি পাঁচ খারাপ হয়েছে একটি দুটি তিনটি এটা কেন হয় এটা যদি ওভার ভোল্টেজ বেশি হয় তাহলে এই ঘটনাটা ঘটে তো বলেছিলাম যে এটা শুধু প্রবলেম হয়েছে কিন্তু এটার ভিতরে এখন বড় বড় তিনটি পাঁচ নষ্ট হয়ে গেছে কাস্টমার আমাকে টাকা কম দিতে চাইছে এখন কাস্টমার একটু কথা তো বন্ধুরা <clears throat> আমি আগে ফিল্টার দুটি লাগিয়ে নিই কারণ কাস্টমার ভালো জিনিস চিনে কম কারণ এটি আমরাও অনেক সময় চিনি না এমন হইয়া দাঁড়ায় কারণ আমরা যখন মাল কিনতে যাই বিভিন্ন এলাকায় টাকটা কেন করি আমি দুটা ক্যাপাসিটারই খুলে নিলাম মাগার একটা ক্যাপাসিটার পর লোড আপ হয়ে গেল তো বাচ্চাটার কথা শুন ভালোই লাগলো দেখা যাও অনেক বুদ্ধিমান বড় হইলে হবে তো একটু স্কিপ করে নেব দেখতে পেলেন আমরা দুইটা ফিল্টার আগে চেঞ্জ করে দিতেছি তো আমি এখন এই যে নতুন দুটি ফিল্টার ভালো এক নম্বর ফিল্টার নিয়ে নিলাম তো ক্যাপাসিটার আর কি এগুলোর আমরা বলে থাকি তো এটি এখন লাগিয়ে দেব তো এখানে একটি ক্যাপাসিটার হচ্ছে একশো ষাট বোল একশো ষাট বোলের জায়গায় একশো ষাট বোল আমরা লাগিয়ে দিলাম পঁয়ত্রিশ বোল ক্যাপাসিটার লাগিয়ে দিলাম পঁয়ত্রিশ বিশ বোলের জায়গায় যদি ভার্টিক্যাল ফাংশন এই ক্যাপাসিটার দিকেও অনেক সময় হয়ে থাকে আমরা এখন এটিকে মারেন লাইট মারেন একটু সোল্ডার করে নিব আমি সোল্ডারিং করে নিলাম সুন্দর করে এখন এই ঠ্যাংগুলি কেটে নেব পারলাম আমি ঠ্যাংগুলিও কেটে নিলাম এখন এটাকে আবার পুনরায় আমি এসি প্লাগ ইন করে নেব এবং দেখি আর অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কিনা পাতি মারেন পাতি মারেন এখন প্লাগ সুইচটা দেন তো দেখি সুইচটা কি টিপ দিছেন তো বন্ধুরা এর ভিতরে আর একটু প্রবলেম রয়েছে সেটা হলো এসি কোডে কারেন্ট আসছে একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এসি পটটি ভালোভাবে আমি লাগাইতে পারিনি যার কারণেই এর ভিতরে ভোল্টেজ দেখাচ্ছে না তো আমি এখন ভালোভাবে লাগিয়ে নিলাম এসি চলে এসেছে এবং ডিসি আউটপুট মেপে নেব পুরোটাই না এই আগের মতন অর্ধেকটাই হ্যাঁ, তো ভার্টিক্যালেই রয়েছে তো আমি আগে ফিল্টারটি চেক করে নিলাম অনেক সময় ফিল্টার থেকে ওই সমস্যাটা হয় তো ফিল্টারের যে পরিমাণ ভোল্টেজ দরকার একটু ভোল্টেজ বেশি আছে তাই আমি ভোল্টেজটা একটু কমিয়ে নেব হ্যাঁ, একটু কমিয়ে দিলাম এখন দেখি আসলে ভোল্টেজটা নিয়ন্ত্রণে এসেছে কিনা তো এখন ভোল্টেজটা আমাদের অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে তো এটার যে ভার্টিক্যাল আইসিটা সেই আইসিটা এখন লাগাতে হবে তো এটার ভিতরে খরচ বেড়ে গেল আমাদের বন্ধুরা টি স্কিপ করে নেই তো বন্ধুরা এটার আইসিটিও খারাপ হয়ে গিয়েছে <coughs> দেখতে পাচ্ছেন আসলে এই আইসিটি আগে কি এরকমই ছিল এটার ভিতরে যে আইসিটি লাগানো সার্কিটটা নতুন অথচ আইসিটি কিন্তু একেবারেই পুরাতন দেখতে পাচ্ছেন যার কারণে হয়তো আইসিটি পুরাতন আমার মনে কোনো মেকানিক্সই করতে পারে যাই হোক এই পুরান আইসিটি আমরা ফেলে দিয়ে নতুন একটি আইসি লাগাই দিব এটি <coughs> বন্ধুরা তো আমরা একটি নতুন আইসি লাগিয়ে নিলাম তো একটু ভুল হয়েছে কারণ এটা অন্য তো বন্ধুরা আমি লাগিয়ে নিতেছি এখন বাটিগুলো আইসিটি সেরা দে দে দাও তাও আমি দাও দে দে ওই তো জায়গা জায়গা দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে দেখো আমি একটা আমার আইসিটি লাগিয়ে দিলাম এটা হচ্ছে আটাত্তর শূন্য চল্লিশ বি এল আটাত্তর শূন্য চল্লিশ বি আইসিটি লাগিয়ে দিলাম আগে যে আইসিটি বের করেছিলাম সেই আইসিটিও ভার্টিক্যাল আইসি তবে এটা চায়না মেশিনের জন্য নয় সেটা হচ্ছে মানে এসটিবি তিরানব্বই তিরানব্বই যে ভার্টিক্যাল আইসিটা থাকে ওয়ালটনের ওয়ালটনের এখন আমি এটা সোল্ডারিং করে নিতেছি তো এই সিআরটি টিভিটি কাস্টমার বলতেছে বেশি দিন হয় নাই কিনে এনেছে তো আমরা একটু ওয়াশ করে নেব যে জায়গাটা কাজ করে দিলাম দেখতে একটু নোংরা দেখা যায় যার কারণে conocen. Bene, sì. Andale tac laguna. Tac tac laguna. तो टी स्किप करेंगे দেখেন মানে তো ফুল স্ক্যান আছে না পুরো স্ক্যান নেই তো ভিউয়ার্স হ্যাঁ আচ্ছা সেটা করে তো আমরা টিভিটি সম্পূর্ণ ওকে করে ফেললাম তো একটু দাগ দাগ করে সেটা আমরা একটু দেখে নিতেছি আগে একটু ফিটিং করে নিই তো বন্ধুরা আমরা টিভিটি করতে কমপ্লিট আমরা এখন ফিটিং করে দেব টিয়া দে টিয়া দে টিয়া দে দেখলে টিয়া দে আরে বাবা রে কই কি আমার একটা ছোট্ট বাবু আছে না বুঝছেন নি বিদেশ গিয়ে বড় হইয়া তারপর গিয়া টেহা কামাই দিব কত বুদ্ধি তো বাবুটা দেখবেন নি দেখতেছেন তো টু কিউট বেবি দেখতে পারছেন এবার গাড়ি চলবো টিভির ভিতরে গাড়ি চলবো আর এই গাড়ি তুই দেখবি ও তোর মতো সব থাকতে আমি ওইরকম করছিলাম রে টিভির ভিতরে গাড়ি চলে টিভির ভিতরে হুন্ডা চলে আবার দেখি টিভির ভিতরে আকাশটা পুরাই রে কিন্তু টিভির থেকে দূরে গেলা আর এটা ধরতে পারি না আকাশের চাঁদরা যখন ম্যাডের নিচে নাইমে হেরে তোরা সবাই দেখে না রে টন তোর নাম কি রে আবু বক্কর সিদ্দিক দা করছস তোর আবার নাম কি রে হ্যাঁ তো বন্ধুরা আমরা আসলে একটু বাচ্চার সাথে মজা করলাম আবু বক্করের মাথার ভিতরে মাসাল্লাহ অনেক বুদ্ধি ওরা বুদ্ধি দান করুক কি করলাম দেখা যাও এইবার কমপ্লিট কাজ আমার ওই ফ্ল্যাগটা খুললে আপনার ওই ফ্ল্যাগটা লাগায় লাইন দেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই হামিম টিভিটি কমপ্লিট আমরা এখান থেকে এখন বিদায় নেব স্কিপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম